तो चलिए शुरू करते हैं এই ঋত্বিক তুই তো ক্রিস বয়ে খুব এ ফিল্ডিং ও বিল্ডিং লাভ মারতি কই এই পাহাড়টা পার করে দেখা দেখি পাহাড় পার করতে পারলে আমার গার্লফ্রেন্ড রানু মূল্য তোর এই শালা মহা বিপদে ফেললো তো আমায় যাই হোক রানু মণ্ডলকে হাতছাড়া করা যাবে না সঠিক বলেছেন ভয় সবার লাগে বিচিয়া মানে দানা সবার শোকায় কিন্তু আমার কাছে আছে ছাগলের মুখ ঠান্ডা করে রেখেছি ঢক ঢক করে খাবো আর চাম করবো निकल लवड़े पहली फुर्सत में निकल রানু মন্ডল এবার তুমি আমার ভয়ের সাথে নেবো পাঙ্গা ছাগলের মুখ খেয়ে হবো চাঙ্গা বলেন কি